তো নমস্কার বন্ধুরা সরি ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেল আধা ঘন্টা তো আজকে যে চাকরিটার ব্যাপারে বলছি ব্যাংকের চাকরি কিন্তু তার আগে আরেকটা কথা বলে রাখবো আজ বিকেলে আরেকটি ব্যাংকের চাকরি আসবে যেখানে মানে টেলিকলিং প্রথমবার কোটাক মহেন্দ্রা ব্যাংকের টেলিকলিংয়ের কাজ আনবো এবার টেলিকলিং কী জিনিস সমস্ত কিছু বলে দেবো তোমাদেরকে তো সেই চাকরি আনবো প্রথমবার আনতে চলেছি কোটাক মহিলা ব্যাংকের একটি চাকরি যেখানে কোনো রকম টাকা পয়সা লাগবে না সেটা বিকেলে আসছে তার জন্য অবশ্যই ওয়েট করো আর বাদবাকি অন্যান্য চাকরি তো আসছেই আর হ্যাঁ আরেকটা চাকরি হসপিটালের ঠিক আছে আমরা বলছি হসপিটাল গভর্নমেন্ট ইয়া প্রাইভেট এখনও পর্যন্ত জানি না তবে হসপিটালের কর্মী নিয়োগ আসছে আর তাও এইচআর নাম্বার সহ তো ওটাও ওয়েট করো আই থিঙ্ক সব সতেরো তারিখের আগেই চলে আসবে বড় বড় ভ্যাকেন্সি ঢুকছে তো আজকে যে চাকরিটা বলবো সেটা ভালো করে শুনবে তো ব্যাংকের প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে তার আগে বলে রাখি দিন কয়েক আগে দেশের রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে সম্মিলিতভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এক নয় দুই নয় প্রায় ছ হাজার কর্মী নিয়োগ হয় মানে কর্মী নিয়োগের প্রকাশিত মানে প্রকাশিত হওয়ার খবর বেরোয় আর কি তো আশা করি অনেকে বুঝতে পেরে গেছে যারা বুঝতে পারেনি তাদেরকে বলে রাখছি এটা কী জিনিস তথ্যের প্রথমেই সরি বন্ধুরা তো প্রথমে বলে রাখি কোন কোন ব্যাঙ্কে নিয়োগ চলছে Bank of Baroda Bank of India Punjab National Bank Canara Bank Indian Bank United sorry United Bank of India আর এটা হলো ইউকো ব্যাঙ্ক ইত্যাদি ঠিক আছে এইসব ব্যাংকে কিন্তু নিয়োগ চলছে নিয়োগের পদ্ধতি পদ সমস্ত কিছু বলে দেওয়ার পর তোমাদেরকে আবেদন পদ্ধতি এবং বাদবাকি সমস্ত কিছু বলে দিচ্ছি নিয়োগের পদ আচ্ছা হ্যাঁ এখানে কিন্তু আরেকটা জিনিস যারা নর্মাল কলেজে পড়াশোনা করেছো স্নাতক স্তর তারাও এখানে ভিডিওটা দেখো এবং যদি কেউ ইঞ্জিনিয়ারিং থেকে দেখো ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট বা মেকানিক মানে এইসব ইঞ্জিনিয়ারিং লাইনের ক্যান্ডিডেট তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারো তো প্রথমে এক এক করে পদ বলা শুরু করছি তো নিয়োগ পদ্ধতিটা বলে দিই লিখিত পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার মূল্যায়নের ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে রাজ্যের যে কোনো জেলার সদর সদর শহরে পরীক্ষা কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থীকে তার উপযুক্ত পরীক্ষা কেন্দ্র পছন্দ করে বা চয়েস করতে হবে আবেদন ফর্ম ফিল আপের সময় ঠিক আছে মানে তোমরা কোথায় পরীক্ষা দিতে চাও রাজ্যের সেটা তোমরা পছন্দ করে নেবে আর হ্যাঁ এইটি আমি পেয়েছি বঙ্গধারা ওয়েবসাইট থেকে তো অসংখ্য ধন্যবাদ বঙ্গধারা ওয়েবসাইট প্রথম যে পদের নাম সেটি হলো আইটি অফিসার শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে আবেদনকারীকে ইঞ্জিনিয়ারিং অবলিক তথ্য প্রযুক্তি অবলিক অথবা কম্পিউটার সায়েন্স অবলিক মানে এগুলো সব অথবা আর কি ঠিক আছে ইলেকট্রনিক টেকনিশিয়ান বিষয় অভিজ্ঞ এবং দক্ষ এবং ডিগ্রিধারী হতে হবে মানে এতগুলোর মধ্যে যে কোনো একটা ডিগ্রিধারী হতে হবে যারা বাঙালি তারা স্ক্রিনের ওপর তো দেখতেই পাচ্ছ যারা বাঙালি নও তারা আমার কথা শুনে বুঝতে পারছো যে এতগুলো অপশনের মধ্যে কিন্তু তোমাদের ডিগ্রিধারী হতে হবে এবং দক্ষও থাকতে হবে সেটা হলো আইটি অফিসার তো আইটি অফিসার একটা গেল সেকেন্ড পয়েন্টের নাম হলো এগ্রিকালচার ফিল্ড অফিসার যাই হোক এগ্রিকালচার শুনলে খুব ভয় লাগে কারণ বিশাল শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় এতে এই ক্ষেত্রে আবেদনকারীকে agriculture horticulture animal hus husbandry veterinary dairy science fishery science business management biotechnology বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ এবং ডিগ্রিধারী থাকতে হবে এবার চলে আসি আমাদের মতো সাধারণ মানুষদের জন্য রাজ্য ভাষা আধিকারিক এই ক্ষেত্রে আবেদনকারীকে হিন্দি এবং ইংরেজি ভাষায় স্নাতক স্নাতক স্তর হতে হবে ঠিক আছে এবার হিন্দি এবং ইংরাজি ভাষায় স্নাতকোত্তর বলতে তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে যে তোমরা গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং হিন্দি এবং ইংলিশ ভাষায় ঠিক আছে ঠিক আছে মানে বাংলা চলবে না ইংলিশে দক্ষ রাখতে হবে হিন্দিটা আমি ছেড়ে দিলাম হিন্দিতে তো সবাই দক্ষ নাও কিন্তু ইংলিশে দক্ষ রাখতে হবে এবার চলে আসি পদের নাম ল অফিসার যেটা ল ফয়ের দিকে কাজে লাগবে এক্ষেত্রে আবেদনকারীকে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে আইন বিষয় বলতে অনেকে থাকবে যারা ল নিয়ে পড়ো আবার উইথ গ্র্যাজুয়েশন ঠিক আছে বি বিএলএলবি যেটা বলে শুধু এলএলবি নয় বিএ এলএলবি যারা বিএলএলবি নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট ল অফিসার তো একসাথে অনেকগুলো বলে দিয়েছি আরও পদের নাম আছে দাঁড়াও বলছি এইচআর এবং পার্সোনাল আধিকারিক যারা এইচআর এবং পার্সোনাল আধিকারিক যারা ভালো পড়াশোনায় যারা একটু অন্য লাইন নিয়ে পড়াশোনা করে মানে সেই লাইনটা আমি বলে দিই এইচআর মানে তো মোটামুটি সবাই জানে এইচআর মানে কি যদি কেউ না জানে একবার গুগলে সার্চ করে নিও হিউম্যান রিসোর্স বলে ঠিক আছে তো ব্যাপার তোমরা গুগলে সার্চ করে নিও এক্ষেত্রে আবেদনকারীকে personal management industrial management HR এবং সোশ্যাল ওয়ার্কার হিসাবে দক্ষ এবং অভিজ্ঞ থাকতে হবে তো শিক্ষাগত যোগ্যতা যেটা হচ্ছিল এটা গেল এবার আসি মার্কেটিং অফিসার এক্ষেত্রে আবেদনকারীকে স্নাতক ডিগ্রির পাশাপাশি মার্কেটিং এবং এমবিএ বিষয়ে অভিজ্ঞ থাকতে হবে মার্কেটিং বলতে রিটেল অ্যাসোসিয়েটসকেও কিন্তু মার্কেটিং বলা হয়ে থাকে রিটেল অ্যাসোসিয়েট এটাও মার্কেটিং বলা হয়ে থাকে যদি কেউ কোনো দিন করে থাকো আমি করেছি রিটেল অ্যাসোসিয়েট তো যদি কেউ কোনো দিন করে থাকো তাহলে তোমরা জেন থাকবে ঠিক আছে এবার কথা হলো যে তো এতগুলো তো পদ আছে সব তো মনে রাখা সম্ভব নয় তো তোমরা কি করে আবেদন করবে দেখো এখানে সাধারণ মানুষের জন্য একটাই অপশান আছে সেটা হলো যদি ইংলিশে যদি দক্ষ রাখো তাহলে এখানে আবেদন করতে পারবে বিএলএলবির জন্য অপশান আছে মার্কেটিংয়ের জন্য অপশান আছে এইচআরের জন্য অপশান আছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অপশান আছে তবে একটা অপশান আমার আমার চ্যানেলে মনে হয় নেই ওরকম টাইপের শিক্ষাগত যোগ্যতার কোনো মানুষ আমি জানি না আছে কি না কোনোদিন কথা হয়নি সেটা হলো এগ্রিকালচার ফিল্ড অফিসার এটাই মনে হয় একটু চাপ আছে আবেদন করা ঠিক আছে তো তোমরা বুঝে শুনে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ম্যাচিং করে করে করে নিও তো এবার চলে আসবো বয়সসীমা বয়সসীমা হলো উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে সবাইকে কিন্তু কুড়ি থেকে ঠিক আছে আঠেরো থেকে কিন্তু এখন আর কেউ ফিল আপ করতে পারবে না কারণ এখন নিয়ম হয়ে গেছে কুড়ি বা একুশ কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে সংরক্ষিত আসনের জন্য আবেদনকারী প্রার্থীরা উপযুক্ত বয়সের ছাড় পাবে মানে যারা এসসি এসটি ওবিসি আছে তারা ছাড় পাচ্ছ কাজের ধরন ব্যাংকিং সেক্টর বা ব্যাংকিং ব্যাংকের যাবতীয় কাজ করতে হবে তবে ওই কাজের মান হবে গ্রুপ সি লেভেলের মানে তোমাদের এখানে সোজা কথা গ্রুপ সিতে তোমাদের নেওয়া হবে ব্যাঙ্কিং সেক্টরে আধার্সদের কাজ থাকবে মানে অফিসিয়াল যে ব্যাঙ্কিং ব্যাক অফিস জব সেটা নাও হতে পারে কেন গ্রুপ সির আন্ডারে কী পড়ে আমি নিজে জানি না ঠিক আছে সেগুলো একবার তোমরা আরও যে স্টাডি ক্লাস হয় ইউটিউবে অনেক স্টাডি ক্লাস আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো শূন্য পদের সংখ্যা এই নিয়োগে মোট শূন্য পদের সংখ্যা প্রকাশিত বিজ্ঞাপনে ঘোষণা না হলেও উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে কয়েকশো কর্মী নিয়োগ করা হবে বলে সূত্রে জানা গেছে এবার জেনে নেব কিভাবে আবেদন করতে হবে এই ক্ষেত্রে চাকরির প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে এটা হলো আইবিপিএস আইবিপিএস মোটামুটি সবাই নাম শুনেছ আজকে দুর্গাপুজোর আগেও আইবিপিএসের নাম শোনা যাচ্ছিল এখনও আইবিপিএসের নাম শোনা যাচ্ছে আইবিপিএস ডট ইনের মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে ঢুকতে হবে খুবই সহজ এটা আমার নিজেরও দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার এটাই হবে না আমার অন্যটাই হবে তো এটাই আমি ট্রাই করতে পারবো না যদি তবে আমি তোমাদের ওয়েবসাইট একবার চেক করে দেখাতে পারি ঠিক আছে তো প্রথমে আবেদনকারীকে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে W W dot I BPS dot ইনে ঢুকতে হবে তো তোমরা ঢুকবে তারপরে নিজের ইমেলে সরি নিজের ইমেল মানে মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে তো আবেদন ফর্ম তোমরা ডাউনলোড করলে ফর্ম ডাউনলোড হয়ে গেলে যাবতীয় তথ্য খুঁটিয়ে পড়ে নিয়ে একে এই একে একে ফর্মের নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় তথ্য দিতে হবে মানে ফর্ম ডাউনলোড বলতে কিন্তু প্রিন্ট আউট নয় ঠিক আছে মানে কম্পিউটারে করতে হবে এবার ফর্মে দেওয়া তথ্যের সাপেক্ষে ঠিক আছে এই আবেদনকারী প্রার্থীকে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি আপলোড করে আপলোড করতে হবে পরপর সর্বশেষ সব সবশেষে নিজের নাম সই নিজের নাম সই করে দেয় স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে যেমন আর কি একটা তোমরা পেপারে কালো কালো একটা সই করবে সেটা কম্পিউটারে নিয়ে গিয়ে স্ক্যান করে ওখানে আপলোড করতে হয় অনলাইন ফর্ম ফিল আপের সময় আবেদনকারী প্রার্থীদের যে নথিপত্রগুলো লাগবে তোমরা ওখানে দেখে নিতে পারবে তবু আমি এখানে বলে দিচ্ছি প্রার্থীর ভোটার কার্ড আধার কার্ড আর হ্যাঁ নাম ঠাম ঠিকানা ঠিকানা ভুল হলে জীবনে কোনো দিন ডাকা আসবে না জাতিগত সংশয় মানে যদি কারোর কাস্ট ইয়ে থাকে আর কি মানে কাস্ট সার্টিফিকেট সে সেটা লাগবে বর্তমান সময়ে পাসপোর্ট সাইজের রঙিন ফটো মানে একদম পুরো একদম দাড়ি সেভ করা একদম পুরো ভদ্রভাবে একটা রঙিন একটা ফটো লাগবে পাসপোর্ট সাইজের অফিসিয়াল কাজের ক্ষেত্রে যেগুলো ইউজ হয় শিক্ষাগত যোগ্যতা যাবতীয় মার্কশিট উইথ সার্টিফিকেট অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকো তারা গ্র্যাজুয়েশন পাশে চাকরি দিচ্ছ তো এখানে কি সার্টিফিকেট লাগবে হ্যাঁ বন্ধুরা সব জায়গাতেই সার্টিফিকেট লাগে কিছু কিছু জায়গায় সাপোজ লাগে না বাট সব জায়গাতে সার্টিফিকেটটা ম্যান্ডেটারি বয়সের প্রমাণপত্র হিসাবে প্রার্থীর জন্ম শংসাপত্র এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ঠিক আছে মানে দেখো জন্ম যেটা বার্থ সার্টিফিকেট সেটা দুরকমভাবে ধরা হয় একটা হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একটা হলো জন্ম সার্টিফিকেট ঠিক আছে যে কোনো একটা এছাড়া ফর্ম ফিল আপের সময় প্রার্থীকে অবশ্যই তার বুড়ো আঙুলের ছাপ এবং নিজের সই করা স্ক্যান ফর্মের ওপর নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে তো তোমরা এটা সাইবার ক্যাফে থেকে গিয়ে করো সাইবার ক্যাফেটা বললেই হবে আইবিএসের আইবিপিএসের সরি আইবিপিএসের ফর্ম ডাউনলোড করবো তো তোমরা সাইবার ক্যাফ তোমাদেরকে করে দেবে নিজেরা পাকামি না করাই ভালো ঠিক আছে একুশ এগারো দু হাজার বাইশ এটা লাস্ট ডেট সম্পূর্ণ এই নিয়োগের ক্ষেত্রেই আবেদনকারী শেষ তারিখ চলিত মাসের এই একুশ তারিখে ঠিক আছে মধ্যরাত পর্যন্ত চলবে একুশ তারিখে মধ্যরাত পর্যন্ত চলবে আবেদন করা যাবে শুধু অনলাইনে আরও বিস্তারিত যদি কারো জানতে ইচ্ছা করে তাহলে আরও একটি ওয়েবসাইট বলে দিচ্ছি সেটা হলো হ্যাটস CGRS dot IBPS dot in ঠিক আছে তোমরা একবার স্ক্রিনশটে নিয়ে নিতে পারো আর হ্যাঁ এই যে বঙ্গধারার যেই আর্টিকেলটা এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা বঙ্গধারার আর্টিকেলটাও করে নিতে পারো এতে তোমাদের সুবিধা হবে বুঝতে তো যাই হোক এখনকার জন্য একটুখানি তবে বিকেলে একটি ফার্স্ট টাইম একটি টেলিকলিং জব আসছে কোটাক মহিন্দ্রা ব্যাংকের আই থিঙ্ক অনেকের হবে ঠিক আছে যথেষ্ট ভালো চাকরি তো যাই হোক বন্ধুরা চললাম এখনকার জন্য একটুখানি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম